হ্যালো বন্ধুগণ আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি robot S M technical YouTube চ্যানেলে আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনারা খুব কম খরচে অর্থাৎ এক থেকে দুই ডলারে কিভাবে অ্যাভেলেবেল নাম্বার ক্রয় করবেন গুগল ভয়েস অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য তো বন্ধুগণ ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই আপনারা যারা এখন পর্যন্ত আমার robot S M technical YouTube চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকন বাটনটি চাপ দিয়ে দিবেন যাতে করে আমার এরকম নতুন নতুন ভিডিওগুলো আপনারা পেতে পারেন আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর হ্যাঁ ভিডিওটি কেউ অবশ্যই টেনে কেটে কোনোভাবে দেখবেন না কারণ ভিডিওটির মাঝখানে প্রথমে শেষে আমি যে কোনো মুহূর্তে দুইটি সাইডের নাম বলবো যে দুইটি সাইড দিয়ে আপনারা এক ডলার করে একটা করে নাম্বার পাবেন ভিডিওটি না টেনে না কেটে সম্পূর্ণ ভিডিওটি দেখুন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আর আপনারা যেহেতু নাম্বার সাইডে লগ করবেন কিভাবে লগ করবেন সব কিছু আমি দেখাই দিচ্ছি আপনারা দেখতে থাকুন আমরা প্রথম যে নাম্বার সাইটটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে টেক্স ভেরিফাই যদিও বা টেক্স ভেরিফাই একটা গুগল ভয়েস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে একটু বেশি কস্ট হয়ে যায় তারপরে চলে আসলাম দেখেন টেক্স ভেরিফাই এখানে আপনাদের গুগল ভয়েস একটা যদি আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান অবশ্যই একটা কথা বলবো আপনারা যে কোনো নাম্বার সাইট থেকে নাম্বার নেন না কেন তাদের সাথে আগে কি করবেন সাপোর্টে তাদের সাথে কথা বলবেন যে নাম্বার অ্যাভেলেবেল আছে কি না তো আমাদের প্রথম সাইটটা ছিল টেক্সট ভেরিফাই তো আমরা একটু স্ক্রুল করে নিচে চলে আসি নিচে চলে আসলে আসলে আমরা দেখতে পারবো যে একটা গুগল ভয়েস এখান থেকে কত দেখেন এখানে একটা গুগল ভয়েস তিন ডলার অর্থাৎ আপনারা একটা করে গুগল ভয়েস যদি এখান থেকে অর্থাৎ টেক্সট ভেরিফাই থেকে ক্রিয়েট করেন তাহলে আপনাদের খরচ পড়বে মানে কস্ট যেটা হবে সেটা হচ্ছে তিন ডলার তো তিন ডলার কস্টে আপনারা গুগল ভয়েস অ্যাকাউন্ট যদি ক্রিয়েট করেন তবুও মোটামুটি একটা কিছু টাকা থাকবে ইনশাল্লাহ তো এই ছিল আমাদের আজকের প্রথম নাম্বার সাইট আমরা এখন চলে যাব আমাদের দ্বিতীয় নাম্বার সাইটে তো আপনারা দেখলেন টেক্স ভেরিফাই টেক্স ভেরিফাই একটা গুগল ভয়েস ক্রিয়েট করতে তিন ডলার লাগে তো আমরা চলুন চলে যাওয়া যাক দ্বিতীয় নাম্বার সাইটে আমাদের দ্বিতীয় নাম্বার সাইটটি হচ্ছে পিভিএ কোর্স এখানে আপনারা এক ডলারে একটা করে নাম্বার বাই করতে পারবেন এখানে একটা গুগল ভয়েসের জন্য পাঁচ ক্রেডিট ব্যবহার করতে বলছে অর্থাৎ পাঁচ ক্রেডিট আমি একটা হিসেব করে দেখেছি এখান থেকে যে এখানে পাঁচ ক্রেডিটের যে পরিমাণে কষ্টটা হয় সেটা হচ্ছে আপনাদের এক ডলার তো আপনার উপর থেকে ইউএসএ সিলেক্ট করে দেবেন দেওয়া তোমরা যদি পাঁচ ক্রেডিট ব্যবহার করে এক অর্থাৎ এক ডলারে একটা করে গুগল ভয়েস ক্রিয়েট করেন ইনশাল্লাহ আপনাদের মোটামুটি একটা লাভ হবে তো এখান থেকে আপনারা ইউএসএটা সিলেক্ট করে দিলেন দিয়ে নিচে এসে দেখলেন এখানে দেখেন Google voice sorry Google voice five credits অর্থাৎ আপনারা গুগল ভয়েস পিভিএ কোর্স থেকে গুগল ভয়েস আপনারা এক ডলারে একটা করে গুগল ভয়েস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন যদিও বা নাম্বার সবসময় অ্যাভেলেবেল থাকে না কিন্তু আপনারা সাপোর্টে কথা বলবেন ওদের টেলিগ্রাম চ্যানেল আছে ফেসবুক গ্রুপ আছে আপনারা ওখান থেকে ওদের সাথে কন্ট্যাক্ট করে তারপরে ডলার আপলোড করবেন তাহলে আপনাদের সুবিধা হবে তো আমি বলছিলাম আজকে আমি দুইটা সাইট দেখাবো যে দুইটাতে এক ডলার করে পে করতে হয় আমাদের তিন নাম্বার সাইটটি হচ্ছে verify with S M S এখানে একটু কস্ট বেশি আপনার এখান থেকে যদি গুগল ভয়েস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান আমি আপনাদেরকে আবারও বলতেছি আপনারা যদি verify with S M S user plan থেকে আপনারা গুগল ভয়েস মানে নাম্বার নিয়ে গুগল ভয়েস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান তাহলে অবশ্যই ওনাদেরকে নোটিফাই করতে হবে জানাইতে হবে যে ওনাদের কাছে নাম্বার অ্যাভেলেবেল আছে কি না এখান থেকে আপনারা ক্যাটালগে ক্লিক করে একটু স্ক্রল করে নিচে আসবেন আসলে দেখতে পাবেন একটা গুগল ভয়েসের রেট কত তো আমি একটু স্কুল করে এখান থেকে আমাকে নিচে যাইতে হবে নাম্বার অ্যাভেলেবেল থাকে কিন্তু একটু রেটটা বেশি পড়ে যায় এখানে দেখেন একটা গুগল ভয়েস অ্যাকাউন্টের জন্য এরা ষাট ডলার করে কেটে নিচ্ছে verify with S M S user ফেলেন একটা গুগল ভয়েসের জন্য ওরা চার ডলার করে কেটে নেবে কিন্তু এই তুলনায় আমাদের যে পিভিএ কোর্স আছে এইটা অনেক ভালো আমাদের কাছে চার নাম্বার যে সাইটটা সেটা হচ্ছে পিভিএ পিন তো চলুন আমরা পিভিএ পিনে চলে যাই পিভিএ পিনে আসার পরে আপনারা আমাদের এটা লগ ইন করাই ছিল এখানে আপনারা ইউএসএ সিলেক্ট করে দেবেন ইউএসসি সিলেক্ট করার পরে এই জায়গায় যদি আপনারা লেখেন গুগল ভয়েস তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইউএসএ একটা গুগল ভয়েসের জন্য সরি সরি তো কারেন্টলি এই সাইটটাতে নাম্বার অ্যাভেলেবেল নাই কিন্তু আমরা অন্যভাবে ট্রাই করে দেখব যে নাম্বার অ্যাভেলেবেল আছে কি না ইউএসএ ফোরে ক্লিক করলাম করার পরে এখানে দেখেন ভয়েস ওয়ান ভয়েস ওয়ান অর্থাৎ একটা গুগল ভয়েসের জন্য আপনাদেরকে এখানে দুই ডলার টোটাল বাউান্ন সেন্ট দিতে হচ্ছে যদিও আর নাম্বার প্রাইস হচ্ছে আপনার দুই ডলার পঁয়তাল্লিশ সেন্ট এখানে আপনাদেরকে দিতে হচ্ছে দুই ডলার বাউান্ন সেন্ট তো আমরা যদি এখান থেকে গুগল ভয়েস অ্যাকাউন্ট আমরা একটু চেষ্টা করি একটু ট্রাই করি টেকনিক খাটাই তাহলে এখান থেকে আমাদের গুগল ভয়েস হবে দুই ডলার দশ সেন্টে আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা গুগল ভয়েস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো পিভিএ পিন থেকে দুই ডলার দশ সেন্টে তো আপনারা আবারও বলতেছি এই সাইডে যখন কাজ করবেন এই সাইডে কন্ট্যাক্ট ইনফরমেশনে যাবেন অথবা সাপোর্ট গ্রুপে যাবেন যাওয়ার পরে তাদের সাথে একটু কন্ট্যাক্ট করবেন যে গুগল ভয়েস নাম্বারটা অ্যাভেলেবেল আছে কি না জেনে নেবেন তাদের কাছ থেকে তো আমাদের কাছে পাঁচ নাম্বার যে সাইটটা আছে সেটা হচ্ছে এস এম এস ব্রোকার আমরা চলে আসলাম এস এম এস ব্রোকারে এখানে আমার এটা লগ ইন দেওয়া হয়েছিলো তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে এস এম এস ব্রোকার আমরা এই জায়গার থেকে আপনারা এস এম এস ব্রোকার থেকে কিন্তু অ্যাভেলেবেল নাম্বার পাবেন কিন্তু এস এম এস ব্রোকারের সব থেকে কী বলবো সব থেকে হাইস রেট এই এস এম এস ব্রোকারে আপনারা যদি গুগল ভয়েস ক্রিয়েট করতে চান তাহলে আপনাদের কস্টিংটা অনেক বেশি হবে এখানে ষাট ডলার আশি সেন্ট ষাট ডলার আশি সেন্ট মানে এখানে অনেক কস্টিং আর কি আপনারা এই সাইট থেকে কেউ গুগল ভয়েস এখানে আমরা যে পিভিএ কোর্স টেক্সট ভেরিফাই তা পিভিএ পিন এই যে এই সাইটগুলো থাকা থাকতে আপনারা অন্য কোনো সাইট অর্থাৎ যেমন দেখেন এস এম এস ব্রোকারে আপনারা যদি একটা গুগল ভয়েস অ্যাকাউন্ট ক্রিয়েট করেন এখান থেকে আপনাদের ষাট ডলার করে কেটে নেবে আপনারা তো অন্য জায়গার নাম্বার পাচ্ছেন আর যখন এস এম এস ব্রোকার খুব লো রেটে দেবে আপনারা একটু খোঁজ নিয়ে থাকবেন তাহলে অনেক আমাদের কাছে যে ছয় নম্বর সাইটটি আছে সেটা হচ্ছে ফাইভ সিম ডট নেট তো আমরা ফাইভ সিম ডট নেটের ভিতর প্রবেশ করলাম এখান থেকে আপনারা কান্ট্রিটা সিলেক্ট করে দেবেন এখান থেকে আপনারা ইউএসএ অর্থাৎ আপনারা যেহেতু গুগল ভয়েস করতে চান সেক্ষেত্রে অন্য কোনো কান্ট্রি দিয়ে হবেই না আর আপনারা যদি চান তারা এটা পড়ে নিতে পারেন virtual number for S M S receive link online and S M S so বাদ দেন ওইটা আপনারা এখান থেকে যে কোনো একটা কান্ট্রি সিলেক্ট করে নেবেন আর এখানে যে ওনাদের কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো দেওয়া আছে ওনাদের সাথে একটু কন্ট্যাক্ট করে নেবেন এখান থেকে আমি ইউএসএ সিলেক্ট করে নিলাম যদি দেখি এখান থেকে স্ক্রল করে নিচে আসি গুগল ভয়েসের জন্য কোনো নাম্বার পাই কি না এই সাইটটা একটু টাফ হয়েছে বর্তমান যখন নাম্বার আসে আসে যখন নাম্বার আসে না আসে না সম্ভবত এই সাইটে বর্তমান সময়ে গুগলের জন্য অর্থাৎ গুগল ভয়েসের জন্য নাম্বার অ্যাভেলেবেল নেই কিন্তু গুগলের জন্য একটা নাম্বার অ্যাভেলেবেল আছে তো ওইটা তো আমরা গুগল ভয়েসে ইউজ করতে পারবো না তো আমরা এই জায়গাটা স্কিপ করে রাখলাম তো আমাদের কাছে সর্বশেষ যে সাইটটি সিএমএস ডট রিড মোস্ট একটা ইম্পর্টেন্ট এবং ভালো সাইট আপনাদেরকে আমি বলছিলাম যে আমি দুইটা এক ডলারের নাম্বার সাইট দেখাবো তার মধ্যে একটা আমি ইতিপূর্বে দেখাইছি আর একটা এখানে আমি অর্থাৎ লাস্টে এসে দেখাচ্ছি তো এই জায়গা থেকে আপনারা আমি নাম্বার নিতে হলে আপনাদেরকে কী করতে হবে এখানে ট্যাম্প নাম্বারে একটা ক্লিক করতে হবে আমি লাস্ট যে গুগল ভয়েস অ্যাকাউন্টটা আমার নিজের জন্য ক্রিয়েট করেছিলাম সেইটা আমি এখান থেকেই অবশ্যই নাম্বারটা নিয়েছিলাম তো আপনাদের এখান থেকে যদি আপনারা গুগল ভয়েসের জন্য নাম্বার সিলেক্ট করতে চান তো আপনাদেরকে উপরে দেখতে পাচ্ছেন উপরে দেখতে পাচ্ছেন ট্যাম্প নাম্বার ওখানে ক্লিক করতে হবে তাছাড়া আপনারা এখান থেকে অর্থাৎ এই সাইট থেকে আপনারা মান্থলি এবং নাম্বার মান্থলি নাম্বারও নিতে পারবেন কোনো সমস্যা নাই তো আমি যেহেতু এখানে আপনাদেরকে গুগল ভয়েসের জন্য দেখাচ্ছি তো আমি এখানে উপরে ট্যাম্প নাম্বার এই জায়গাটা ক্লিক করে কুইক লিস্ট কুইক স্টার থেকে নিয়ে নিলাম নাম্বারটা তো এখানে গিয়ে আমি সার্চ করব গুগল শুধুমাত্র গুগল লিখবেন গুগল লিখে সার্চ দিবেন তো দেখতেই পাচ্ছেন এখানে গুগল আমি লিখে সার্চ দিছি গুগল ভয়েস মানে এখানে আপনার ট্যাম্প নাম্বারে প্রথমে ক্লিক করবেন কুইক স্টার্টে ক্লিক করবেন করার পরে এই জায়গা থেকে আপনার গুগল গুগল ভয়েস লেখা যাবে না আর সাইডে একটা আপডেট দিয়েছে যে আপনারা এই মুহূর্তে যে কোনো একটা ফাংশনের জন্য অর্থাৎ যে কোনো একটা নাম্বারের জন্য আপনারা পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন তো এখানে দেখতে পাচ্ছেন গুগল ভয়েস একটা গুগল ভয়েস অ্যাকাউন্ট এখানে যদি আপনারা ক্রিয়েট করতে চান তাহলে দেখেন এক ডলার অর্থাৎ আপনারা আপনাদেরকে আমি বলছিলাম যে এক ডলারের সাইট আমি দুইটা দেখাবো আপনাদেরকে আমি এক ডলারের দুইটা সাইট দেখাইলাম তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই অবশ্যই robot S M technical YouTube চ্যানেলটি শেয়ার করে দিবেন লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দিবেন ভিডিওটি কেমন লাগলো আর আপনারা যারা এখন পর্যন্ত আমার robot S M technical YouTube চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন যতক্ষণ পর্যন্ত না robot S M technical YouTube চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড হচ্ছে আল্লাহ হাফেজ